আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা অনলাইনে ফ্রি এবং পেইড দুটো সিস্টেমে কাজ করার অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে আপনি খুব সহজেই ফ্রিতে আর্নিং করতে পারবেন আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা যে কোনো প্রফেশনাল হয়ে থাকুন না কেন আপনি যদি ফ্রিতে আর্নিং করতে চান এই ভিডিওটি আপনার জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে কেননা আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্ট করে থ্রি ডলার বোনাস পাচ্ছেন পাশাপাশি প্রত্যেক ক্লিকে একুশ টাকা করে পাচ্ছেন আমি যদি থ্রি ডলার সমান বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে দুশো পঞ্চান্ন টাকার উপরে সুতরাং ভিডিওটি মিস না করতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে থ্রি ডলার নিতে হয় কিভাবে একুশ টাকা আপনি নিতে পারবেন এবং খুব সহজে বিকাশে পেমেন্টটা উইড্রো করে নিতে পারবেন এ টু জেড সব কিছু একসাথে দেখিয়ে দিব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর আপনি যদি আমার এই ভিডিওটি পছন্দ করেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে এবং লাইক দিন কমেন্ট করুন এবং সাথে থাকুন চলুন তাহলে শুরু করা যাক অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটির ওয়েব অ্যাড্রেস বা লিঙ্ক কোথায় পাবেন সেটি আমি একটু পরে বলছি এবং আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট করেন করবেন সেটি এবার বলে দিচ্ছি প্রথমে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনি ইন্টারপেজে চলে আসবেন এই ইন্টারপেজে আসার পরে আপনি এখানে রেফারেলটা অটো দেখতে পাবেন এবং পজিশনটা লেফট অথবা রাইট আপনি এখানে ঠিক করে দিতে পারেন অথবা ঠিক না করলে কোনো প্রবলেম নেই এরপরে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন যদি আপনার নাম যদি আব্দুর রহিম হয় তাহলে আব্দুর দেবেন এখানে আর যদি লাস্ট নেম রহিম হয় তাহলে এখানে রহিম দিবেন দ্যাটস ইট এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনার জিরো বাদে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখানে এরপর ইউজার নেম দিবেন একটি ইউজার নেম দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর আপনি এন্টার এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে টাইপ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার হয়তো অন্য কোড থাকতে পারে সুতরাং এখানে একটি স্যাট বক্স দেখতে পাচ্ছেন এই স্যাট বক্সে ক্লিক করবেন এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আমাকে ওয়েট করতে হবে অন্য ব্রাউজারে আমাকে নিয়ে যাবে অলরাইট আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এই অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে সরাসরি আপনি ইন্টারফেসটি খুঁজে পাবেন ইন্টারফেসে আসার পরে আমি আমার ব্যালেন্স কত সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে সবকিছু দেখতে পাচ্ছেন যে current balance zero total deposit zero এবং টোটাল উইথড্র জিরো আশা করি বুঝতে পেরেছেন এবার কিভাবে আপনি এই ওয়েবসাইটটির মধ্য থেকে থ্রি ডলার নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি থ্রি ডলার মিনস কত টাকা সেটি আমি যদি গুগলে সার্চ দিই তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে ইউএসডি টু বিডিটি কত টাকা হয় আজকের রেট হচ্ছে এক ডলার সমান বাংলাদেশি ছিয়াশি দশমিক এক নয় টাকা তো আমি যদি হিসাব করি থ্রি ডলার সমান কত টাকা হয় তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুশো আটান্ন টাকা ছাপ্পান্ন পয়সা অর্থাৎ আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে এই টাকাটা পাবেন এবং কিভাবে উইড্র নেবেন বিকাশের মাধ্যমে সেটিও দেখিয়ে দিবে সো এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি যখন এই ইন্টারফেসে আসবেন এখানে প্রথমে আপনাকে বাম দিকে একটু খেয়াল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন dashboard plan PTC B B blog এবং মাই রেফারাল এই সব কিছু সুতরাং আপনি চোখ বন্ধ করে সরাসরি আপনি যে কাজটি করবেন যে প্লান দেখতে পাচ্ছেন সেই প্লানে আপনি ক্লিক করবেন প্ল্যানে ক্লিক করার পরে এখানে পেইড এবং ফ্রি বেশ দুটো সিস্টেম রয়েছে আপনি যদি ফ্রি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে জাস্ট এটিতে ক্লিক করবেন এটি ফ্রিতে দিয়েছে ফ্রি প্যাকেজ আপনি প্যাকেজটি নিয়ে নেবেন এরপরে হয়তো আপনি কিছুদিন পরে দেখতে পাবেন যে এই ওয়েবসাইটে ফ্রিতে আর অ্যাকাউন্ট করা যাচ্ছে না অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নেই সো আমি এখানে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি এবং আমার সাবস্ক্রাইব করার পরে সরাসরি আমার ব্যালেন্সগুলো কিন্তু জিরো দেখাবে এবার যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে আপনি কিভাবে এখান থেকে থ্রি ডলার নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি থ্রি ডলার নিতে হলে আপনাকে সরাসরি মাই রেফারেলস এর মধ্যে ক্লিক করতে হবে মাই রেফারেলস এ ক্লিক করার পরে এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন জয়েন্ট লেফট কপি করবেন অথবা জয়েন্ট রাইট কপি করবেন এখানে যে কোনো দুটি লিঙ্ক থেকে একটি লিঙ্ক কপি করলাম কপি করার পরে আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরে সরাসরি আপনি আপনার ফেসবুকের মধ্যে একটি পোস্ট দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে লিঙ্কটি এখান থেকে কপি করেছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন অলরাইট আমার ফেসবুকের মধ্যে সেটি লিঙ্কটি এখানে আমি পেস্ট করে দিয়েছি এরপর আমি একে পোস্ট করব পোস্ট করার পরে জাস্ট যেভাবে দেখাচ্ছে সেটি হচ্ছে এটি পোস্টে দিয়েছেন সেই পোস্টে এখন আপনাকে একটু স্ক্রিনশট নিতে হবে আমি স্ক্রিনশট নিচ্ছি আপনি যে কোনোভাবে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন তার মানে আপনি মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটির মধ্যে কাজ করে আর্নিং করতে পারবেন থ্রি ডলার মতো তার মানে ফ্রি সো আমি সেটি স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পরে সেটি আমি পোস্ট কীভাবে করবো একটু পরেই দেখিয়ে দিচ্ছি সো আশা করি সাথে থাকবেন এবং কীভাবে বিকাশ থেকে উইড্রো হয় সেটিও অবশ্যই আপনাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করব সো আমি স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে আপনি পুনরায় একটি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে সেটি একটু পরে বলছি সো টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে নেবেন তাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের নাম এখানে দেওয়া রয়েছে আপনি সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে জয়েন গ্রুপে ক্লিক করবেন জয়েন ক্লিক করার পরে তাদের গ্রুপের সাথে জয়েন হবেন আশা করি বুঝতে পেরেছেন এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি কিভাবে এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন সেটি আমি দেখাচ্ছি এটি সিম্পল ব্যাপার স্ক্রিনশট লিখে দিয়েছি এরপর আমি এখানে সেন্ড করছি সেন্ড করার এটি গ্রুপে পোস্ট হয়ে গেল এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পুনরায় আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে যে পিন রয়েছে সেই পিনে আপনি ক্লিক করবেন পিনে ক্লিক করার পরে অ্যাডমিনে ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে যে অ্যাডমিন রয়েছে আপনি অ্যাডমিনকে একটি মেসেজ সেন্ড করবেন আপনি যে স্ক্রিনশট দিচ্ছেন সেটি তার কাছেও পৌঁছাই দিবেন আশা করি এভাবে করলে আপনি খুব সহজে থ্রি ডলার পেয়ে যাবেন সো সো সেটি আমি এখানে ক্যাপশন ক্যাপশন এখানে লিখছি আমি এখানে স্ক্রিনশট লিখছি screenshot S H O R T screenshot লিখছি এরপর আমি সেন্ড করছি সেন্ড করার পরে অ্যাডমিনের কাজও কিন্তু চলে গিয়েছে আশা করি আপনার কাজ হয়ে গিয়েছে এবার আমি সরাসরি আমি চলে আসছি ড্যাশবোর্ডের মধ্যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি আবার ব্যালেন্স সেভ করে দেখাচ্ছি ব্যালেন্স সেভ করার পরে কি অবস্থা হয় সেটি আমি দেখাচ্ছি এই যে জিরো দেখাচ্ছে জিরো দেখার কারণ হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার দুই থেকে তিন ঘন্টা একটু ওয়েট করতে হবে থ্রি ডলারটা জমা হতে আশা করি বুঝতে পেরেছেন উদ্বিগ্ন বা হতাশ হওয়ার কারণে যেহেতু এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট সো এই কাজটি প্রথমে হয়ে গিয়েছে তার মানে থ্রি ডলার পাওয়ার জন্য আপনি এই কাজটি করে ফেলেছেন এবার কিভাবে ফ্রিতে পিটিসি বা অ্যাড দেখে আর্নিং করবেন সেটি আমি দেখাচ্ছি পিটিসিতে ক্লিক করবেন পিটিসিতে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে সরাসরি আপনাকে অনেকগুলো অ্যাডভার্টাইজ দেখাবে তার মানে এখানে ভিউ করে আপনি আর্নিং করবেন সো আমি ভিউ নাও ক্লিক করছি ভিউ নাও ক্লিক করার পরে করার পরে এখানে লোডিং অ্যাডস হচ্ছে একটা লোডিং হচ্ছে এখানে একটা সময় কাউন্ট হবে সেই সময়টা যাওয়ার পরে আপনি নির্ধারিত অ্যামাউন্টটুকু এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে খুব সহজে আপনি এই টাকাটা বিকাশে ক্ষুদ্র নিতে পারবেন রিসেন্টলি তারা বিকাশ বিকাশ অ্যাড করেছে আগে কিন্তু বিকাশ অ্যাড করেনি সুতরাং শর্ট চলতে যদি আর্নি করতেছেন দ্রুত এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন এবং পাশাপাশি আপনি বেশি বেশি শেয়ার দিন এবার কনফার্ম আর্নে ক্লিক করছি কনফার্ম আর্নে ক্লিক করার পর আমার এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এবার সরাসরি আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি অলরাইট এখানে বেশ কয়েকটি ভিউ অ্যাড রয়েছে যেই অ্যাডগুলো আপনি ভিউ করে করে আর্নিং করতে পারেন সো আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন আমার জিরো ব্যালেন্স ছিল এবার ব্যালেন্স কত হয়েছে তার মানে এই যে এখানে অ্যাডটি রয়েছে সেই অ্যাডটি দেখার পরে কত ব্যালেন্স হয়েছে সেটা আমি একটু চেক করছি আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রলিং করে চলে আসবেন স্ক্রলিং করে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগে ছিল জিরো এখন একটি এক দেখাতে zero point two five USD হয়েছে সো আশা করি আপনি বুঝতে পারছেন এটি কত টাকা হয় বাংলাদেশি টাকায় আমি গুগলে সার্চ দিলে আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন আমি সেটি দেখাচ্ছি সরাসরি হাতে না দেয় এরপর একুশ টাকা পঞ্চান্ন পয়সা করে আপনি খুব সহজে প্রত্যেকটি অ্যাড দেখার বিনিময়ে আর্নিং করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা কিভাবে আপনি খুব সহজে অ্যাকাউন্ট করে এখানে থ্রি ডলারটির জন্য কাজ করবেন এবং পাশাপাশি আপনি ফ্রিতে পিটিসি সাইট বা বিউ এর মধ্যে ক্লিক করে তার মানে অ্যাডগুলোর উপরে ক্লিক করে কিভাবে একুশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সেটিও দেখালাম এবার দেখানোর পালা হচ্ছে কিভাবে আপনি উড্রো নেবেন উড্রো দেওয়া উড্রো নেওয়ার আগে আরেকটি কথা বলে রাখছি সেটি কীভাবে আপনি ডিপোজিট করবেন সেটিও দেখাচ্ছি ডিপোজিট করার জন্য জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করার পরে আপনি এখানে বাইন্যান্স দেখতে পাচ্ছেন বাইন্যান্স যে হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সাইট যেটি থেকে যেটির মাধ্যমে আপনি খুব সহজে ডলার ডিপোজিট করে এখানে আর্নিং করতে পারেন সো ডিপোজিট নামে ক্লিক করছি ডিপোজিট নামে ক্লিক করার পরে মিনিমাম আপনি টেন ডলার আপনি এখানে ডিপোজিট করতে পারেন টেন ডলার ডিপোজিট করলে কী কী বেনিফিট সেটি আমি একটু পরে দেখাচ্ছি আপনি যদি প্ল্যানে ক্লিক করেন প্ল্যানে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে আপনি বিআইপি ওয়ান এর মধ্যে যদি নিতে চান তাহলে ফিফটিন ডলার তার মানে পনেরো ডলার আপনাকে ইনভেস্ট করতে হবে পনেরো ডলার ইনভেস্ট করলে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন পাশাপাশি আপনি যদি বিআইপি টু নেন তাহলে টোয়েন্টি ফাইভ ডলার ইনভেস্ট করতে হবে এভাবে প্রায় এখানে রয়েছে ডায়মন্ড পর্যন্ত তার মানে আপনি এগারোশো ডলার পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন একটা কথা মনে রাখবেন নো রিক্স নো গেইন আপনি যদি ইনভেস্ট না করেন নো ইনভেস্ট নো আর্নিং এই কথাটি আপনাকে মনে রাখতে হবে এটি একটু ট্রাস্টেড ওয়েবসাইট এবং খুব সহজ আপনি যেহেতু বিকাশে পেমেন্ট নিতে পারবেন আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় আপনি ফ্রিতে এইভাবে এখানে কাজ করতে পারবেন অর্থাৎ ফ্রিতে আপনি পিটিসি এর মধ্যে ক্লিক করে করে আর্নিং করতে পারবেন খুব সহজে এবার দেখে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনি আর্নিংগুলো উড্রো নিতে পারেন আর্নিং উড্রো নেওয়ার জন্য জন্য আপনি সরাসরি একটু নিচে চলে আসবেন তার মানে এখানে এখানে দেখতে পাচ্ছেন withdraw now withdraw now click করলে আপনি তিনটি অপশন পাবেন ফাইন্যান্স পাবেন পারফেক্ট মানি পাবেন এবং বিকাশ বিডিটি পাবেন তার মানে আপনি বিকাশে উইড্রো করে নিতে পারেন উইড্রো করে নেওয়ার জন্য আপনাকে এখানে লিমিট দিয়েছে পাঁচ থেকে দুইশো পঞ্চাশ ডলারের মধ্যে আপনি উইড্রো নিতে পারবেন এবং চার্জ কাটবে তারা ইউএসডি প্লাস ফাইভ পার্সেন্ট তার মানে জিরো ইউএসডি ফাইভ পার্সেন্ট করে তারা কাটবে এবং প্রফেশনাল টাইম হচ্ছে প্রসেসিং টাইম হচ্ছে দুই ঘন্টার মতো সো আমি উইড্রো নাও ক্লিক করছি উইড্রো নাও ক্লিক করার পর এখানে একটা মেসেজ শো করছে আপনি যদি এখানে পাঁচ ডলার ইনকাম করেন তাহলে অবশ্যই আপনি উইড্রোটা দিতে পারবেন সো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি উইড্রোটা নেবেন আপনি যদি সেই ভিডিওটি মিস না করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং কমেন্ট করুন আপনার স্ক্রিনশটটা নেওয়ার জন্য তার মানে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের অনুরোধ পেলে কিভাবে এখান থেকে উইড্রো নিতে হয় আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন লাইক দিন কমেন্ট করুন যাতে সবাই উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care